আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেলতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের কাছে কিছু ব্র্যান্ড পিসি নিয়ে হাজির হয়েছি যারা ভাবছেন যে ট্রেনিং সেন্টারের জন্য এবং নতুন ইউজ করার জন্য ব্যান্ড পিসি নেবেন তারা অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ব্র্যান্ড পিসির প্রাইসগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবো এবং ব্র্যান্ড পিসির ভিতরে কনফিগারের ভিতরে যে মাদারবোর্ডটি এবং প্রসেসর র্যাম হার্ডেক্স এগুলো কন্ডিশনটা কীরকম এবং কনফিগারেশনটা কীরকম সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলবো আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি আছে বাজিয়ে দিন পরবর্তী আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের পাশেই থাকুন বন্ধুরা আমাদের কাছে ব্র্যান্ড পিসি দুই তিন ধরনের রয়েছে একটা হচ্ছে এসপি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এসপি আপনার কোটোডো সিরিজ আছে আপনার আই ফাইভ সেকেন্ড জেনারেশনের সিরিজ আছে এবং আছে আপনার ডেল এবং লেনোভো আমাদের কাছে আপনার তিনটি ব্র্যান্ডের আছে এবং তিনটি ব্র্যান্ডের মধ্যে তিনটি কোয়ালিটি রয়েছে এইচপি আপনার কোটোডো সিরিজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফোর্টি ওয়ান মাদারবোর্ড এবং কোটোডো প্রসেসর আর কি এবং এখানে আছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের এসপি আর এটা হচ্ছে আপনার ডিডিআর টু র্যাম স্লট থাকবে এটার মধ্যে আর আপনার ডিডিআর থ্রিও আমাদের কাছে আছে এখানে আপনার ডিএলএটি দেখাচ্ছি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের অরিজিনাল ডেলের আর এটা হচ্ছে কোটোডো সিরিজের এবং কোটোডো সিরিজের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেলের কোটোডো ডিডিআর টু র্যাম সাপোর্টেড এবং এটা হচ্ছে ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেডও আমাদের কাছে আছে কোটোডো সিরিজের এবং আছে আপনার লেনোভো লেনোভো এইগুলো হচ্ছে অরিজিনাল লেনোভো আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে কোটোডো সিরিজের আর এটাও ডিডিআর টু র্যাম সাপোর্টেড এগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনার যেগুলো DDR two RAM RAM supported এবং ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডিডিআর টু যেগুলো রয়েছে এগুলো আমরা সেল করতেছি মাত্র চার হাজার টাকা করে আর ফোর জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে প্রত্যেক ডিভাইসের সাথে এবং ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড যেগুলো এগুলো সেল করেছি সাড়ে পাঁচ হাজার টাকা করে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে আর আমাদের কাছে যে আপনার কুরাই ফাইভ জি সেকেন্ড জেনারেশনের পিসিটা রয়েছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটার মধ্যে আপনার পাঁচশো GB hard disk four GB RAM থাকবে এবং সামনে থাকবে আপনার চারটা ইউএসবি পিছনে থাকবে ছয়টা টোটালি আপনার দশটা ইউএসবি পেয়ে যাবেন আর এর কন্ডিশনটা আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো থাকবে এবং আপনার এখানে আসছে আপনার ইউপিএস আপনার পুরাতন ইউপিএস যারা নিতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার আর ব্র্যান্ড পিসির মধ্যে আপনার ডিডিআর টু যে র্যাম সাপোর্টেডগুলো যে কোটুরো পিসিগুলো রয়েছে এগুলো সাড়ে চার হাজার টাকা করে এবং ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড যে পিসিগুলো রয়েছে এগুলো আপনার সাড়ে পাঁচ করে এবং যারা চাচ্ছেন যে আই ফাইভ সেকেন্ড জেনারেশনের যে পিসিগুলো রয়েছে এগুলো নেবেন স্পিড এগুলো আমাদের কাছে হচ্ছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাড়ে নয় হাজার টাকা করে এখন বন্ধুরা আপনাদেরকে আর দেরি করাবো না আমরা এগুলোর ভিতরে কন্ডিশনটা এবং কনফিগারেশনটা আমি দেখাবো সো আর দেরি না করে চলুন শুরু করি বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেনোভো ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের কোটোড সিরিজের যে পিসিটা আমি আপনাকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমাদের ফোর জিবি র্যাম লাগানো রয়েছে অলরেডি আর এটা হচ্ছে অরিজিনাল রেনোভো ব্র্যান্ডের মাদাবোর্ডটা এবং মাদাবোর্ডের কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখেন কোনো ধরনের সার্ভিস করেনি আমাদের মাদাবোর্ডগুলোতে একেবারে অরিজিনাল ইনটেক মাদারবোর্ড এবং original brand PC cooling fan এবং অরিজিনালে আপনার পাওয়ার সাপ্লাই পাশাপাশি আপনার এখানে built in micro built in speaker রয়েছে যারা আপনার স্পিকার দরকার তারা অবশ্যই এটার থেকে আপনার আওয়াজ পেয়ে যাবেন অনেক ভালো সাউন্ড হয় আপনার আলাদা কোনো স্পিকার ইউজ করার দরকার হবে না এটার মধ্যে বিল্ট ইন স্পিকার রয়েছে আর এখানে আপনার র্যাম স্লট পেয়ে যাবেন চারটি আমাদের কাছে আবার আরেকটি কথা আমাদের আপনাদেরকে বলতে ভুলে গেছি আপনার যে যে পিসির মধ্যে র্যাম স্লট চারটি থাকবে সেটার মধ্যে পাঁচশো টাকা বেশি আমরা আপনাদেরকে পেড করতে হবে আর যেটার মধ্যে র্যাম স্লট দুটি থাকবে সেটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা আর এখানে আপনার একটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন আর আপনার এখানে সাটা বোর্ড পেয়ে যাবেন চারটি আপনারা সাটা বোর্ড চারটি পেয়ে যাবেন একটি ডিবিডি রাইটার পেয়ে যাবেন অরিজিনাল আইএসপি ডিবিডি রাইটার আর এখানে হার্ড ডিস্ক থাকবে আর এগুলো চার হাজার টাকা করে আর যে যেটা আমাদের র্যাম স্লট চারটি থাকবে সেটা সাড়ে চার হাজার টাকা করে আর আপনারা এটা পিছন দিকে পেয়ে যাচ্ছেন আপনার চারটি ছয়টি ইউএসবি পোর্ট সামনে দুইটি টোটালি আটটি ইউএসবি পেয়ে যাবেন যারা লুডের কাজ করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনার বিজে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং টু পোর্ট পেয়ে যাচ্ছেন সো এখন আমি আপনাদেরকে ডিডিআর থ্রির যে পিসিগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিডিআর থ্রি পিসি আর এটা আপনার সামনে দুইটা ইউএসবি থাকবে এবং সামনে একটা ডিবিটা এটা থাকতেছে আর এটার মধ্যে আপনার র্যাম স্লট থাকবে দুইটি আর এটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা র্যাম হচ্ছে DDR three four GB RAM থাকবে এবং original brand PC power supply থাকবে এবং এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল যে আপনার লেনোভোর মাদাবোর্ড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লেনোভোর মাদাবোর্ড রয়েছে এবং কটোটো প্রসেসর এবং মাদারবোর্ডে কতটুকু ফ্রেশ কন্ডিশন আপনারা অবশ্যই বিরোতে যতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন আর সরাসরি দেখলে আরও বেশি বুঝতে পারবেন যে এটা মাদারবোর্ডটা কতটুকু পরিমাণে ফ্রেশ আমাদের এই মাদারবোর্ডগুলো আর এখানে হার্ড ডিস্ক থাকতেছে পাঁচশো জিবি আপনারা চাইলে হার্ড ডিস্ক রেখে এসএসডি দিয়ে নিতে পারেন এসএসডি দিয়ে আমাদের কাছে হাই পিসিগুলো পড়বে মাত্র আপনার যে হাই পিসি পিসি যদি আপনার চার হাজার টাকা পিসিগুলো নেন তাহলে আপনার এসএসডি দিলে আপনার পড়বে পাঁচ হাজার টাকা যেহেতু হার্ড ডিস্ক বাদে নেবেন হার্ড ডিস্কের জন্য পাঁচশো টাকা মাইনাস হবে আর এসএসজি পনেরোশো টাকা অ্যাড হবে টোটালি পাঁচ হাজার টাকায় আপনি এসএসজি সহকারে নিতে পারবেন আপনারা চাইলে হার্ড ডিস্ক বাদে এসএসজি সহকারে আমাদের কাছে বিল্ড করে নিতে পারবেন সো এটার পিছন দিকে আমরা দেখি এটার পিছন দিকে কী রয়েছে এটার পিছন দিকে আপনার চারটা ইউএসবি সামনে দুইটা টোটালি ছয়টা ইউএসবি পেয়ে যাবেন এবং বিজে বুট পাচ্ছেন আর পিএসটি বুট কিন্তু পাচ্ছেন না এটার মধ্যে আর এগুলোর প্রাইস হচ্ছে না ডিডিআর থ্রি তো এটার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি এসএসজি সহকারে নেন তাহলে পড়বে আপনার ছয় হাজার টাকা আপনার ছয় হাজার টাকা হলে এই পিসিগুলো আমাদের কাছে নিতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে